পায়রা বেখমনারে কোকিল গাইছে সুরে পায়রা বেখমনারে কোকিল গাইছে সুরে দেখো দেখো কে এলো রে কে এলো রে আজ ভোরে আমি না আমার ঘরে আজ ভোরে কিসের খুশবু আসছে বাতাসে ভরে বাতাসে ভরে কুসুম কলি পাপড়ে ফটো লয়ে ফুল বলে ওরে দেখে দেখি মেলে আঁখি প্রাণ ভরে আজি ভরে দেখি দেখি মেলে আঁখি প্রাণ ভরে পায়রা পেখমনারে কোকিল গাইছে সুরে পায়রা পেখমনারে কোকিল গাইছে সুরে দেখো দেখো কে এলো রে কে এলো রে আজ ভোরে আমি না মায়ের ঘরে আজ ভোরে আমি না মায়ের ঘরে বলছে মর্গ উঠ জেগে উঠ চল না রে চল না রে ফজরে আগে বলছে মরগ ওঠ জেগে উঠ চলে না রে ফজর আগে কিসের আজান হলো রে বালকার জন্ম হলো আলোই ভরে গেল বালকার জন্ম হলো আলোই ভরে গেল এরূপ জ্যোতি আর না দেখি কোথাও রে এরূপ জ্যোতি আর না দেখি কোথাও রে হীরা হর মানে রে আজ ভোরে হীরা হর মানে রে পায়রা পে কমনা রে কোকিল গাইছে সুরে পায়রা পে কমনা রে কোকিল গাইছে সুরে দেখো দেখো কে এলো রে কে এলো রে আজ ভোরে আমি না আজ ভোরে আমি না মায়ের ঘরে তো মা আমিনাকে আরব সাগরের পানি কি বলছে একটু মনে সকালে শুনবেন চলকে বলে আরব সাগরের পানি সাগরের পানি ধন্য অগো ধন্য ওগো মা আমিনা জননী জম জম আই ছুটে আই মা আমিনার দাবাই জম জম আই ছুটে আই মা আমিনার দাবাই যার কচি মুখে কলমা দরুদ যাই ঝরে যার কচি মুখে কলমা দরুদ যাই ঝরে চুমেনে তার দু চরণ ধরে আজ ভোরে চরণ ধরে পায়রা পে পেখমনারে কোকিল গাইছে সুরে পায়রা পে পেখমনারে কোকিল গাইছে সুরে দেখো দেখো কে এলো রে কে এলো রে আজ ভোরে আমি না মায়ের ঘরে আজ ভোরে আমি না মায়ের ঘরে শেষ সন্দেশ প্রিয় কবির নাম শুনলেন

চুমছে রে এমডি হায়দার তাই বারবার চুমছে রে সাল্লে আলা দরুদ পরে আজি ভোরে সাল্লে আলা দরুদ পরে আজি ভোরে কে এলো আমি না মায়ের ঘরে পায়রা পেখমনারে কোকে কোকিল গাইছে সুরে দেখো দেখো কে এলো রে কে এলো রে আজ ভোরে আমি না আমায়ের ঘরে আজ ভোরে